পুরব না থেকে পুরে গেলে দুঃখ পাবো না ভয় পাও নাকি না না ভয় পাবো তোমার নাম কি নূর হোসেন তোমার নাম এই জায়গায় আসো একটা হাত পছন্দ করো তোমার জন্য একটা গিফট আছে এটা আর গরু ভাইবা দেখো কোনটা এটা কিল দেও একটা তোমার ভাগ্যটা খুব ভালো এটা আমাদের দেখো দশ টাকা আছে তোমার নাম তোমার নাম জানো না হুম জোরে কত আমিনুর আমিনুর তুমি একটা হাত পছন্দ করো দুই হাতের ভেতরে একটা তোমার জন্য প্রাইস আছে গুতা তুমি যে কোনো একটা হাত পছন্দ করো তোমার ভাগ্য এখন কি আছে তুমি এখন ডিসাইড করো এটা এটা মধ্যে তো পয়সা নাই গো এই যে এটা মধ্যে পয়সা তোমার ভাগ্য নাই তুমি পাইলাও না মন খারাপ হইল হয় নাই ধরো নেও নিয়ে যাও তোমার মন খারাপ হয়েছে না নাও নাও নাও